मेरा प्यारा नबी कितना प्यारा नबी मेरा प्यारा नबी कितना ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে সীমা নাই বলো ফুল কেন ফুল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় বল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় কেন এত রং কেন এত ছবি কে কেছে কে সে কবি কেন এত রং কেন এত ছবি কে কেছে কে কোন সে কবি বলো ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় বল ফুল কেন ফুটে